আজকে আমরা রমজান মাস পালন করছি কিন্তু আমাদের মুখে হাসি নেই আমরা সব সময় একটা আতঙ্কে আছি আমরা করোনার আতঙ্কে আছি আরো বড় আতঙ্ক এখন মসজিদের মধ্যে মুসল্লি বিষে হওয়ার কারণে সেখানে মুসল্লিদের উপর হামলা হচ্ছে ইমাম খতিবের উপরে হামলা হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এদেশের মুসলমান তারা করুণাকে ভয় পায় না তারা আল্লাহর আসাবকে ভয় পায় করোনার যদি এন্তেকাল করে নামাজ যদি ঠিক থাকে তার বিশ্বাস সে আল্লাহর কাছে মুক্তি পাবে নামাজ না পড়ে যদি করোনার ভয়ে যদি নামাজ ছুটে যায় তাহলে সে করোনা থেকে বাঁচল তাকে তো যুগ যুগ ধরে জাহান নামে জ্বলতে হবে এই ভয় প্রতিটি মোমেনের আছে বলে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসল্লিরা মসজিদের থালা ভেঙে মসজিদে খতম তারাবিতে অংশগ্রহণ করেছে এটা হচ্ছে তাদের আবেগ এটা তাদের আবেগ নামাজের মসজিদ নিয়ে যখন একটু কঠোরতা আসে তখন মুসলমানদের একটু মানতে কষ্ট হয় এই জন্য প্রশাসনকে এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে তাকে বুঝে বুঝান